আমরা চারজন কি বন্ধু হ্যাঁ হরে হে ছোট কালের বন্ধু আমরা তো চারজন ছোট কালের বন্ধু কেউ কারো তো সাইডে যাবি না না রে তুই কি পাল জানোস কেউ কেউ তো সাইডে যাবো না তো পার্টনার জানি তবে একটা সিট যদি দেখো এর পাশে দৌড় করে বাইরে যাও সাইরা যাবি যে তার তো কোনো মানেই না দেখছা তোর গার্লফ্রেন্ডের বগলে বললেন তুই আমার গার্লফ্রেন্ডের বলে যাবি কে এনে আবার গার্লফ্রেন্ড আনছে কে তোরা হ্যাঁ, দেখ তুই কল বেশি কইতাছ রে আসলে তুই বেশি কইতাছ কল এ হইছে হইছে নো নো জামগা নো নো জামগা খবর বললে থাক না ওয়া দেখ মনে আমরাও কথা হয় না চিপস একটা দোকানে গনে কিনে আনলাম আমি খালি হেনে যাবো এবার খাই গিয়া কি পাইছি আবার কি বলি খাই এনে এনে থাকি আমরা চারজন একসাথে oh, হ্যাঁ আমরা তো নেবো এবার চিপস খাইতেছি বুঝছা ওই চুতিয়া দুইটা তাই হারছে বুঝছা দেখিস কুন্দা দেখ কইছিলাম না চুতিয়া দড়ি আবো ওই দেখ সারাং রে তুই একলা একলা শীত কাইতেছা তোরা আবি না হেরা আমরা খাইতেছি ও নো আলোর বলে কালকে নারাই করলো দেখ আজকে মিল দিয়ে সিক্স কাভার চাইতেছে ঠিক আছে না হ্যাঁ, তোরা খাবি কে হ্যাঁ। কে দিবি না হ্যাঁ টিয়া দেখি না হে গুতা গেলে বন্ধু হ্যাঁ পাঁচটা পাঁচটা গুতা গেলে বন্ধু না মন নাই তো কবেকার বন্ধু হ্যাঁ? দিল্লি নে ইংরের কথা গো মনে আছে হ্যাঁ, হ্যাঁ? দিয়ে একটা চিপসের জন্য গুলো সারা আবার তুমি তো সারা যাবে না না আমরা হে গুদা গেলে বাক না নো It's the Oh, আজকে তোরে দিন উতি কোনে গেল দি সামনে গিয়ে যা দিছে কোনে গেল আমার থিয়া কে আমি একলা একলা চিপ খাইতেছি না আজকে কি করো না এ চিপস খেতে চাও কিছুই খাই না চাও সে হট যা কে যাও খাই না না তুই যা তুই oh, ছোট কালের বন্ধু আসছিলাম যে আমরা হ্যাঁ, ছোট কালে আমার বন্ধু আসলো না মাথা তার তুই যা oh, কেরে কিসে কিসে তোরা নেবো রে আমরা উতি আজকে সিট খাইলো আমার দিল না ছোট গেল oh, কেরা খাইলো ওই রুহুল হ্যাঁ। নাই oh, নাই তোর বলে ছোট কালের বন্ধু দেনাই আজকে পাস দেনাই আজকে লাড়া আগে হ্যাঁ? জানতো জানছিলাম না যে আবার কইছিলাম না সেদিনকে কইছিলাম না বুঝি হ্যাঁ? তুই না যে ছাইরা যাব গা আমি তো জানি না এখন আইসা আং করব গেল না আমি তো জানি না জানি না তুই আবার করতাম না বস বস তার মধ্যে বস ধীরে ধীরে যা তোর কইছিলাম আমি

তোরটা আমি আমার আমারটা তুই খাবি এটা বুঝেই না মিলামেশা যে খাবো ওটা বুঝে না বুঝছ হ্যাঁ। খালি কারতা কারা লুইডা নে হারে বুঝছা এই সিস্টেম চলতেছে দুনিয়াটা আমি বাইরে কাম করছিলাম বুঝছা এবার কাম আর করব না জানি বাদ দে আফসোস আমি আগে থেকে জানি বুঝছা আয় চল যা গিয়া oh, আফসোস করে কি করবি বুঝছ না আয়